না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে আমার ভাইরা আমার নবী যখন তায়েব থেকে বিদায় নিচ্ছেন এবার সেই উশৃঙ্খল দুষ্ট যুবকগুলো তায়েফের দুই দিকে দাঁড়িয়ে আমার নবীর বুড়ে পাথর বৃষ্টি মারা শুরু করলো আমার নবীর পবিত্র শরীরে মার ফেটে ফেটে জখম হয়ে হয়ে রক্ত বের হওয়া শুরু হলো আমার নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন ওই নিকৃষ্ট কাফের মুশরিকগুলো আবার আমার নবীকে উঠালো আবার পাথর মারা শুরু করলো এভাবে পাথর মেরে মেরে জখম করে আমার নবীকে তারা রক্তাক্ত করেছে কুমিল্লার ভাইরা ভালো করে শোনেন আল্লাহর দিন ইসলাম এই জমিনে এমনি এমনি আসে নাই আল্লাহর দিন ইসলাম আর এই কোরআনের প্রচার প্রসারের জন্য আমার নবী এভাবেই তিনি ইমানের জন্য আল্লাহর দিন আল্লাহর দিন প্রচারের জন্য বিনিময় দিয়েছেন শুধু আমার নবীজি নয় নবীজির কম্পানিয়ন্স যারা ছিলেন সাথী যারা ছিলেন যাদেরকে আমরা বলি সাহাবি এই সাহাবিরাও আল্লাহর দিনের জন্য ত্যাগ আর কুজরার ত্যাগ আর কুরবানির নজরানা কিরকম পেশ করেছেন শুনে সাইদিনা বেলাল রাদি আল্লাহ আনহু যখন ইসলাম কবুল করলেন তিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন ইসলাম কবুল করার কারণে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েও যখন তাকে দিয়ে ইসলাম ছাড়ানো যায় না এবারে তারা সেদিনা বেলাল রাদি আল্লাহ আনহুর উপরে এমন অবর্ণনীয় জুলুম নির্যাতন শুরু করে দিল মক্কার শৃঙ্খল বালকদেরকে এনে উটের রশি দিয়ে বেঁধে সাইদিনা বেলাল দাদি আল্লাহ আনহুকে উটের রশি দিয়ে বেঁধে মক্কার চতুর্দিকে তারা টানা হেঁচড়া করত যতই টানা হেঁচড়া করত যতই বেলালকে মারত বেলালের ইমানি চেতনা ইমানি তেজ বাড়ত না কমত বাড়ত না কমত আচ্ছা বলেন তো কোনো জায়গায় যদি আগুন লাগে আর কেউ যদি সেই আগুনের মধ্যে গিয়ে লাঠি দিয়ে বাড়ি মারে আগুনের তেজ বাড়বে না কমবে কথা কর না কেন বাড়বে না কমবে দিন বিরোধীরা মনে করে যে আল্লাহর দিনপন্থী মানুষদেরকে রিমান্ড দিলে মারপিট শুরু করলেই মনে হয় এদেরকে থামানো যাবে এরা জানে না আগুনের উপরে বাড়ি মারলে আগুনের তেজ যেমন বাড়ে তেমনি আল্লাহর দিনপন্থী মুজাহিদদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালালে তাদেরও ইমানি চেতনা ইমানি জজবা আরো বেশি বেড়ে যায় সাইদানা বেলাল রাজি আল্লাহ উপরে যখন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালানো হলো তার ইমানিতে যারও বেশি বাড়া শুরু হয়ে গেল এবার তারা চিন্তা করলো বেলালকে এভাবে মারপিট করলে কাজ হবে না তারা এবার সিদ্ধান্ত নিল দড়ি দিয়ে রশি দিয়ে ভালো করে হাত পা টাইট করে বাঁধো এই ভাই এদিকে তাকাও যুবক তরুণ ভাইরা তোমরা কি করেছো ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য দেখো আল্লাহর নবীর সাহাবিরা ত্যাগ আর কুরবানির নজরানা কেমনে পেশ করেছেন আমরা তো গরু খাওয়া মুসলমান পৈতৃক সূত্রে পরিচয় দেওয়া মুসলমান কোনো বিনিময় আমরা দেই না ইমানের জন্য আমার নবী এবং তার সাহাবিরা আল্লাহর দিনের জন্য কি বিনিময় দিয়েছেন ভালো করে শোনেন এবার তারা বেলালকে রশি দিয়ে বেঁধে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চেপে দিয়ে তারা রাখলো এরপরে বেলালের উপরে চাবক মারা শুরু করলো বেলালকে মারে আর বলে এখনো এখনো সময় আছে মোহাম্মদ মোহাম্মদের দিন ছেড়ে দে বেলালকে যতই আঘাত করে আঘাতে আঘাতে যতই জর্জরিত করতে চায় বেলালের মুখ থেকে কালেমার ঘোষণা তত বেশি আসে বেলাল তত বেশি বলে আহাদুম আহাদ আহাদুম আহাদ এই রকম করে যেন বেলাল আল্লাহ আনহুকে জুলুম করা হয়েছে আহারে ওই দিকে তো ইয়াসিরের পরিবার বড় মজলুম পরিবার ইয়াসিরের স্ত্রীর নাম ছিল সুমাইয়া আল্লাহ আনহা তাদের ছেলে ছিলেন ইয়াসির এই তিনজনকে আবু জাহাল ধরে এই তিনজনকে আবু জেহেল ধরে জমিনে গর্ত খনন করে জমিনে গর্ত খনন করে সেই গর্তের ভেতরে দাবিয়ে দিয়ে এরপরে তাদেরকে চাবক পিটা করত ইয়াসির বুড়ো মানুষ ছিলেন জুলুম নির্যাতন সইতে না পেরে তিনি তিনি দুনিয়া থেকে চলে গেলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন সুমাইয়া রাদি আল্লাহ আনহার উপরে আবু জাহাল এমন টর্চার শুরু করলো এমন অবর্ণনীয় নির্যাতন শুরু করলো প্রচণ্ডভাবে মারপিট শুরু করলো এরপরেও আল্লাহর বান্দি সুমাইয়াকে দিয়ে দিন ছাড়াতে পারে না আবু জাহাল এসে বলল সুমাইয়া এখনো সময় আছে মুহাম্মাদের দিন ছেড়ে দে লাত মানাত ওজ্জাকে তোর রব হিসাবে গ্রহণ করে নে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন বললেন আবু জাহাল ভালো করে শুনে রাখ আল্লাহর বান্দে সুমাইয়া জীবন দিয়ে দিবে তারপরেও তার ইমান সে দিবে না আল্লাহু আকবার আবু জাহাল ক্ষিপ্ত হয়ে গেল একটা বর্ষা হাতে নিয়ে আল্লাহর বান্দে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিল ওইদিকে আবার খাব্বাবের উপরে কেমন নির্যাতন করা হয়েছে শোনেন খালি গায়ে দেখে বললেন মধ্যে এত বড় বড় গর্ত কেন তোমার এত চিকন কেন এত চিকন কোমরওয়ালা মানুষ তো আমি জীবনে দেখি নাই মানুষের পিঠে এত বড় বড় গর্ত থাকে এটা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ওগো আমার ভাই অমর আপনি কি ভুলে গেলেন নাকি সেই দিনগুলোর কথা আমি যখন ইসলাম কবুল করেছিলাম আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আমাকে ইসলাম ছাড়ানোর জন্য তারা চেষ্টা করেছিল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েও যখন আমাকে দিয়ে দিন ছাড়াতে পারে নাই ইসলাম ছাড়াতে পারে নাই তখন তারা আমার উপরে এমন অকথ্য আর অবর্ণনীয় নির্যাতন শুরু করলো জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিত করে শুইয়ে দিত জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো কয়লাগুলো জলে জলে কয়লা জলে পুড়ে কয়লাগুলো জলে জলে আমার মাংসের ভিতরে ঢুকতো শরীরের রক্ত আর চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত কুমিল্লার ভাইরা কি আর কঠিন পরীক্ষা আমরা দিয়েছি আল্লাহর দিনের জন্য জ্বলন্ত কয়লার উপরে চিত করে শুইয়ে দেওয়ার পর সাইদিনা খাব্বাব রাজি আল্লাহ আনহু ইমানের এমন অগ্নি পরীক্ষা দিয়েই তিনি আল্লাহর কাছে দামি হিসাবে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছেন ঠিক কি না গোটা মক্কায় যখন এভাবে মুসলমানদের উপরে নির্যাতন চলে গোটা মক্কায় যখন মুসলমানরা মার খায় গোটা মক্কায় যখন মুসলমানদের উপরে অবর্ণনীয় নির্যাতন চলে ঠিক তখনই খাব্বাব রাদি আল্লাহ দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে গেলেন বুখারির বর্ণনা সাইদানা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে গেলেন বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে আন খাব্বাব ইবনুল আরাত قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে অভিযোগ নিয়ে গেলেন আল্লাহর নবী তখন কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন খাব্বাবকে দেখে আমার নবী শোয়া থেকে উঠলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন ফাকুলনা আলা তাস্তানশিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে মদত প্রার্থনা করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না মার খেতে খেতে আমরা একেবারে নিঃশেষ হয়ে গেলাম আপনি কি দেখেন না চতুর্দিকে যে মুসলমানরা মার খায় আপনি কি দেখেন না চতুর্দিকে আপনার সাহাবিরা জুলুম নির্যাতনের শিকার আপনি কি এটা দেখেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একবার হাত তুলবেন না এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে বললেন ওগো খাব্বাব শোনো কানার রাজুলু ফিমান ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী ইমানদারদের ইতিহাস একটু জানো ভালো করে শোনো তোমাদের পূর্ববর্তী ইমানদার কোন লোক যখন তোমাদের পূর্ববর্তী ইমানদার লোকদের উপরে ইমান বিরোধীরা দিন বিরোধীরা কেমন নির্যাতন চালাতো শোনো যারা ইসলাম কবুল করত দিন বিরোধী লোকেরা এদেরকে ধরতো মামলা দিত ধরত ধরার পরে কেমন রিমান্ড দিত শোনো কেমন নির্যাতন চালাতো শোনো তাদের জন্য জমিনে গর্ত খনন করতো তারপরে সেই গর্তের ভেতরে তাদেরকে ঢুকায় দেওয়া হতো কখনো কখনো কোমর পর্যন্ত দাবিয়ে দেওয়া হতো এরপরে সোম্মাই উতাবিল মানসার এরপরে করাত আনাগত তারপরে তাদের মাথার উপরে করাত রেখে বলা হতো ইমান ছাড়ক নইলে নইলে জীবনের মায়া ছাড়ক জীবন্ত মানুষগুলোকে গর্ত খনন করে গর্তের ভেতরে ঢুকিয়ে মাথার উপরে করাত রেখে জিজ্ঞেস করা হতো প্রশ্ন করা হতো সময় আছে হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরেও সেই সকল লোকেরা তখন বলেছিল আমরা আমাদের জীবন দিয়ে দিব এরপরে ইমানের পথ আমরা ছাড়বো না আল্লাহ আকবার তাদের মাথার উপরে করাত রাখা হতো ফায়ুজালুন ইসমাইন এরপরে জীবন্ত মানুষগুলোকে করার চালিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো এত নির্যাতন চালিয়েও সেই দিনপন্থী মানুষগুলোকে আল্লাহর দিনের রাস্তা থেকে তারা সরাতে পারে না আল্লাহ আকবার শুধু তাই নয় শুধু তাই নয় আমসাতিল হাদিদ কারো কারো জন্য লোহার চিরনি আনা হতো লোহার চিরনি এনে মা দৌনাল আহমিহিমিন আসবিন আও আসবেন লোহার চিরনি এনে তাদের শরীরটাকে আছড়িয়ে শরীরের হাড্ডি আর মাংস গুলোকে আলাদা করে দেওয়া হতো মায়া সুদ্দুদালিকান্দিনী এত অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়েও সেই যুগের একজন ইমানদারকেও দিনের রাস্তা থেকে এক চুলো সরানো যায় না আল্লাহ আকবার খাব্বাবরে তারা হুরু করো না ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন তোমরা তো তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না ইমানের পথটা ফুল বিছানো নয় এটা কুসুমাস্ত্রীর নয় এটা কণ্ঠ কাকির আমাদের মধ্যে অনেকে আছে দেখো না আমরা মাহফিল করি বাধা টাধা নাই আমরা তো দাওয়াত দিই আমাদের কোনো অসুবিধা নাই মিয়া সাহ নিজের তরিকা নিজের বাপদাদার তরিকা বাদ দিয়ে নবীদের তরিকা একবার দাওয়াতে বের হয়ে দেখো ইসলাম বিরোধীরা পিঠের চামড়া রাখবে না কোন তরিকার কথা বলো কিসের জিকির করো নবীর তরিকায় দাওয়াতে বের হয়ে দেখো ফুল পাবানা নবীদের তরিকা হলো মায়ের খাওয়ার তরিকা পৃথিবীর দুইজন নবী আদম আলাইহিসালাম এবং সুলাইমান আলাইহিসাম ছাড়া পৃথিবীতে যত নবীরা দিনের দাওয়াত নিয়ে এসেছেন সমস্ত নবীরা মার খেয়েছেন দিনের পথ ইসলামের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না বরং এটা রক্তমাখা পিচ্ছিল পথ ছিল এই পথ যারাই পাড়ি দিবে রক্তমাখা পিচ্ছিল পথ পাড়ি দিয়েই আল্লাহর জান্নাতের ঠিকানা খোঁজা রাখবে ইমানের জন্য আমি আর আপনি কি বিনিময় দিয়েছি